cruising in my lane fast, call it high speed I've been working hard, yeah, I've been working nightly If you think you'll win, ha, not fucking likely I be taking shots, yeah, cold-blooded, icy Watching numbers grow is what I call sightseeing In the front row, run it up when they hype me The following grows, they know how to ignite me Call me CEO, I've been running shit right, see and I ain't playing games, I create my own lane Making pleasure out of pain, uh Turning losses into gains, I'm the আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি শুভরান আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেল এই শুভরান আজকে কোনো ব্লগ না আজকে হলো অন্যরকম ভিন্ন রকম স্পেশাল একটা ভিডিও ভিডিওটা হলো যে কি বলি ভালো আমার ছোট ভাই আমাদের সবার ছোট ভাই রবিন ভাই রবিন ভাইয়ের বার্থডে বাহ বাহ ফ্যান্টাস্টিক ও হলো রবিন ভাই রবিন ভাই বার্থডে বার্থডে না এই বার্থডের জন্য আজকে আমরা কেক হোগা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি বলবো আমি রবিনের যে বার্থডে ছোট ভাই এই ফুলগুলো কিছু বলো আর রবিনের বার্থডে উপলক্ষে আমরা এখন যাব ফ্যান্টাস্টিক সুদীপের বার্থডে উপলক্ষে আমরা দুজনের বার্থডে উপলক্ষে আমরা এখন যাব ইনশাআল্লাহ আর হচ্ছে আমি দুজনের কাছ থেকে হচ্ছে একটা অনেক বড় ট্রিট আশা করছি ইনশাআল্লাহ হবে পাড়া কথা হচ্ছে আজকে নাকি তোমার আর আমার বার্থডে এটা কি শিওর আমি নিজেও জানি না কিন্তু বার্থডে ছিল পাঁচই ফেব্রুয়ারি আজকে ছয় ফেব্রুয়ারি আমার ছিল তিনই ফেব্রুয়ারি আমার বার্থডে ছিল মানে ওরা আজকে হলো বিষয়টা হলো যে ওরা আমাদের কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য হ্যাঁ এই এটা করতেছে যাই হোক এলো এলো ভাই কি সমস্যাটা কি একটু অনেক ব্যস্ততার কারণে আমরা অনেক ব্যস্ত তো ব্যবসা বাণিজ্য করি চাকরি করি আজকে আমি আছে তাই আজকে কাটবো আমরা ভাবতেছি যাই হোক আজকে ভিডিও করার কোনো মুডি ছিল না বা এরকম কোনো প্ল্যানিংই ছিল না তো হঠাৎ করে রাব্বিদের বাসায় আসলাম আসার পরে এই কথা শুনতেছি যাই হোক এখন আমরা টেস্টি ট্রিটে যাব কে কানবো আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর একজন ভাই আছে সুপার হিরো তার কথা না বললেই নয় সেলা আমাদের ভাই এই যে কামরুল ভাই ওয়াশরুমে ভাই শুনুন ভাই শুনেন শুনেন ওয়াশরুমে কি করছেন মা তো লগে আমি আর থাকুন আমি নিয়ত করে দিয়ে হেলাইছি এই যে ইটালি চল্লিশ মামার সঙ্গেই চলে যাবো যাবে যাই আমি আপনাদের রুমে আসা এখন এই মাত্র শুনতে পেলাম যে আমার আর নাকি শিওর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকে না গতকালকে চলে গেছে নাকি হোক এই বার্থডে উপলক্ষে আচ্ছা, আপনি এই যে রবিন সম্পর্কে কিছু বলেন সে আচ্ছা, আমি সামনাসামনি পাইনি আমি ঢাকা হেরেছিলাম রবিনকে আমি করবো করো করো প্রচুর দুর্গন্ধ প্রচুর আচ্ছা, আপনি যে চেষ্টা করতে আছেন আমাকে ইনসেল করা এটা কিন্তু ঠিক হইতে আছে না কি মামা রবিনের গায়ে প্রচুর গন্ধ আমিও গন্ধ পাইতেছি এখন একটু ভালো লাগতেছে এই কালাসাং রাব্বি আর কামরুল ওদের মাঝখানে সব সময় সর্বক্ষণ মারামারি লাগেই থাকে এখন আমরা বাসা থেকে বের হব কেক কেনার জন্য তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে আসলাম টেস্টি ট্রিটে এখানে ভালো মানের কেক পাওয়া যায় আর আমার পিছনে ওরা কেক চুজ করতেছে যে কেকটা আসলে ভালো লাগে সেই কেকটাই ওরা নিবে মেহেদি এই দিকে ব্যস্ত হয়ে পড়লো কেকের নাম লেখানোর জন্য কেকের নাম হবে রবিন শুভ বার্থডে কেকের নাম লেখা হচ্ছে রবিন শুভ একটা কথা আমি তো আগেই বললাম কামরুল আর রাব্বি ওরা দুজন সারাক্ষণ মারামারিতে লাইগেই থাকে সব সময়। যাই হোক আমাদের কেক কিনা শেষ আমার আর রবিনের বার্থডে হঠাৎ করে আমি নিজেও জানি না কেক কিনা কমপ্লিট লেখাও কমপ্লিট এখন আমরা নিয়ে বাসায় যাব বাসায় যাওয়ার পর হচ্ছে বাসায় যাব না তো কোথায় যাবো এইখানেই এখানেই হ্যাঁ। হ্যাঁ। ইনস্ট্যান্ট ও এখানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কোনো সময় দেওয়া যাবে না কারণ সবাই ব্যস্ত এখানেই আমরা যাই হোক দেখতে আর রবীন্দ্র রবীন্দ্র ক্যামেরাই ধরতেছে আমাকে আর রবিনকে সারপ্রাইজ দিলেন কামরুল রাব্বি মেদি অসংখ্য ধন্যবাদ বন্ধু অসংখ্য ধন্যবাদ কারণ হঠাৎ করে তোমরা এত সুন্দর একটা আয়োজন করবা আমি আসলেই বুঝতে পারিনি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ Happy birthday to you Happy birthday ছোট ভাই রবিন সেই কখন থেকে অপেক্ষা করতেছে কখন কেক কাটবে আর কখন সে কেক খাবে খুবই এক্সাইটেড বে এক এক লোকে ঝোলাবার তুই আমার খাওয়ার দরকার নাই অলরেডি কেক কাটা শেষ কেক খাওয়া হয়েও শেষ বাংলাদেশ আজকে যে আমাদের একটা আজকে বা এরকম আমরা কোনো প্রস্তুতি ছিলাম না হঠাৎ করে হঠাৎ করে ওর বাসায় গেলাম বাপির বাসায় গেলাম তারপর হঠাৎ করে আর কি কথা বললো যাই হোক আশা করি সুন্দর হবে মোটামুটি ওরা সবাই ব্যস্ত আছে খাওয়া নিয়ে আর আমি ব্যস্ত আছি ভিডিও নিয়ে আমি বুঝতে পারতেছি না ওরা এত বেশি খাইতেছে কেন যাই হোক রাব্বি কামরুল মেহেদি আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে এই সময়ের জন্য এইরকম একটা সিচুয়েশনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না বেসিক্যালি আমি প্রস্তুত ছিলাম না আমি আসলাম রেগুলার দিনের মতো ওদের সাথে দেখা করার জন্য আসলে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না যাই হোক অসংখ্য ধন্যবাদ তোদের আশা করি তোরা এভাবেই পাশে থাকবি জীবনের শেষ সময় পর্যন্ত ছোট করে হলেও সবকিছু অনেক সুন্দর হয়েছে আর এখান থেকে এখন চলে যাওয়ার সময় ওর জন্মদিন ওর অর হোন আমি কি কই হোন জন্মদিন ছিল অর ওর ওর ছিল ওর ওর ওর ওর ওর ওর আমার না আমি তো আমি তো আমি তো ক্যামেরাম্যানই আমি কি আমি তো ক্যামেরাম্যান আমার তো বার্থডে ছিল না না এই যে আমি বলি দিতেছি দিতেছি আমি আমি ক্যামেরাম্যান আবার ব্যাঙ্গ আবার ব্যাঙ্গ আবার ব্যাঙ্গ খুশি ও কি বলতেছে বলো বলো না বলো টাকা দিব বলো তুমি তুমি কি চাইতেছো বলো এটা বলো তারপর দিন কত দশ টাকা দশ টাকা দিব বাহ বাহ হ্যাঁ আচ্ছা তাহলে তো আড়াই বছর ক টাকা ভালো হইলে টাকা দেবো চলো আরো টাকা দেওয়া হয়েছে তারপরে আবার টাকা চাইতেছে আর আমার কাছে খুচরা টাকা নাই যে ওরে দিব হ্যাঁ শোনো আমি কি বলি আমার কাছে খুচরা টাকা নাই হ্যাঁ? এবারে এ তোগুলো ইয়ে যে কই জামু কই জামু কই কোন জায়গাতে পলামু হেডেই বিচেই পাইতে আছি না তোরা কই কই দেখি না তোরা কই কই ওরা কই আর আল্লাহ কি বিপদে বললাম ওরা কই আশা আচ্ছা, ও গাছটা লইয়া দিন অগর দিয়ে পায় ও গাছটা লইয়া দিন ঠিক আছে হ্যাঁ যা অটন লও অটন লও খুশি সময় করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শুধু ভিডিও দেখবেন তাই কিন্তু নয় আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট কি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে